হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি ইমরান স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি আমাদেরকে সম্মান করা কি আছে স্বাধীনতা পায়ের তলে পড়ে তো আসবে না তো কেসি হ্যাঁ আপ লোক একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন আর না বললেই চল বুঝে নিন হেডফোন কারণ আজকে ভিডিওর মধ্যে যুদ্ধ হবে স্টার্ট নাও তো আজকে আমরা কথা বলবো গান্ধ সাকিব ধেত্রী গগন সাকিব যাই হোক তার আছে অনেক নেশা করার দক্ষতা আমি বিশ্বাস করি না ওয়েট এই গানগুলো ভাইরাল করে টিকটিকির বাচ্চা টিকটকাররা কি আসেনি করলো রে অপমান নেশার নৌকায় চন্দ্রের কাছে যায় এখন বিজেপি খায়া একেবারে মাথা দুটাই গেছে গাঞ্জাবো খাইতে খাইতে নৌকা মধ্যে সাড়ে আটটা গান লেগে ফেলে গাজার নৌকা গাজার নৌকা ভাইয়া একদিন ঘুমাই যাব আমি মানুষ নেশা করে পাতে যায় তখন আর একটি গান ভাই করে নেশা খোর নেশার দেশে ধোয়া ওড়াই ধোয়ার দুনিয়া এখন আপনারা চিন্তা করেন একটা লোক কত মত করে বাবা কোন কালাকর হইতে পারে যখন গাঁদা থেকে শুরু করেছে তখন আবার গান রিলিজ দিয়েছে তামাক তামাক পাতা তামাক পাতা দুই তামাক পাতায় সুর ওরে আবার গান টাইটেল লিখছে তামাক তামাক পাত দুই পাত দুই রূপন সাকিব নতুন বাংলা গান দুই হাজার একুশ <laughs> উল্টা সিগারেট নেশা করে রান্নাঘর হওয়ার পরে আবার যখন রিলেশনে যায় তখন গান আপলোড দেয় যখন আবার দেয় তখন আবার গান দেয় বেইমান বেইমান প্রেমিকা তারপর যখন তার গান শুনে প্রেমিকা মেয়েটি সুইসাইড করে তখন আবার গান আপলোড দেয় বাবু ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে বাবু ঘুমিয়ে গেছে না আপনাই বলেন চিন্তা করেন বুঝুন যা একটা মানুষ কত করছে তার বাটপার হইতে পারে এ বলে গান শিখে মাহিয়া দেখলে গান কয় চিপায় চাপায় অলিতে গলিতে ডেনে তাই তো তারে ভুলতে আমি এই ভেজা বালিশটা আজ মাইয়া তুই ভালো না রে মনের মাঝে পিয়ার নাকি গিয়া হাসি মুখে বিদ আবার মিউজিক ভিডিওর নাম করে দেখেন সব আবি কি করতেছে এদের গ্রুপের সব এবং শমসারা মিয়া তোমার তো আমাদের সিফাতুল্লাহ তো ভালো অভিনয় জানে আমি তোদের মতো শ্রমিক না আমি হলিউডে অভিনয় করি বলিউডে অভিনয় করি ইউরোপের অনেক দেশে অভিনয় করি টেলিভিশনে করি থিয়েটারে করি ঐশ্বরিয়া রায় আমার সাথে অভিনয় করতে এসে আমাকে বুকে জড়িয়ে ধরে চুমু খেয়েছে বাহ বাহ বাহ কেমন লাগলো আমার ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ যদি গেমার হয়ে থাকেন তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাড চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এমনকি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে তো বাই